সম্মানিত ফেসবুকবাসী আপনারা তত্ত্বের উঠতে পড়েন শেরি খান শেরি সময় হয়ে গেছে পাডার ঘরের পাডারা করে উঠতে পর শেরি সময় হয়ে গেছে আলার আলারা আর জানি বেশি ডাহাডাহি না করতে হয় করে উঠতে পর সেরি সময় কিন্তু ই গেছে